গেম খেলা খুব ভালো গেম খেলে আমি উইনার হয়েছি গেম খেলায় খুব ভালো গেমের খুব চ্যাম্পিয়ান ছিলাম খুব ভালো গেম রে খুব ভালো হয়েছিল জানি না গেমটা আমি শিখতে পারবো নাকি আমি টাহাইটা পাবো সেজন্য আমি টাহাই খুশি আমি গেম খেলতে পারি বুঝলে গেমের চক্করে আমি গেম খেলতে পারি sabes, tú তুমি